ভগবান শিব আমাদের সবারই খুব প্রিয় দেবতা শিবতাণ্ডব স্তোত্রটা ভগবান শিবকে প্রসন্ন করার জন্য খুব একটা সহজ মাধ্যম মানা হয় কিন্তু এই শিবতাণ্ডব স্তোত্র উচ্চারণ করতে আমাদের বিভিন্ন সময় প্রচুর অসুবিধা হয় তাই এটা আজকে ভেঙে ভেঙে কিভাবে উচ্চারণ করতে হবে লেখাও আমি ভিডিওর মধ্যেই থাকবে লেখে আর দেখে কিভাবে উচ্চারণ করতে পারবেন কিভাবে খুব দ্রুত শিখতে পারবেন সেই ব্যাপারেই চেষ্টা করা হবে এই ভিডিওটা শিব তাণ্ডব স্তোত্র কীভাবে করব প্রথম পঙ্ক্তি गलत चलो जटाटवी गलच्चलो प्रवाहोपापितस्तले गले बलंबी भुजंग तुंगो भुजङ्गतुङ्गमालिकं डमर डमर डमर डमर निनाथ मट्टो मर मट्टमर्वयं चकार चंडो तांडो ताण्डवो तनो तुना शिवो शिवम सेकंड पार्ट जटा कटा हो सम्रमो भमन्नी लिम्फो निर्झरी बिलोल बीची बल्लरी বিরাজমান মূর্ধনি ধাগা ধাগা ধাগা জোলালো লালা টোপা টোপা বুকে কিশোরচন্দ্র শেখরে রতি প্রতীক্ষণম মম তিন নম্বর ধারা ধারেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধু রস ফুরব দিগন্ত সন্ততি প্রমোদ মান মানসে কৃপা কটাক্ষ ধরিণী নিরুদ্ধ দুর্ধ রাপতি কচিত দিগম্বরে মনো विनोद में तो চার নম্বর জটা ভুজঙ্গ পিঙ্গলস ফুরত ফনা মণি প্রভা কদম্ব কুম্ভ মদ্রব প্রলিপ্ত দিগ্ধ ধুমুখে মদান্ত সিন্ধু রস গুত্তরীয় মে দৌড়ে মনোপিনোদ মদ্ভুতং বিভর্ত ভূত ভর্তরি পাঁচ নম্বর সহস্র লোচন পবিত্র শেষ লেখ শেখরা প্রসূন ধূল ধরণী বিধুসারাঙ্গী পীঠভু ভুজঙ্গ রাজমালায়া নিবন্ধ জাট জুটক শিয়ে চিরায় জায়তং চকর বন্ধু শেখারা ছ নম্বর ললাট চট বরদ জলং ধনঞ্জয় স্ফুলিং প্রভা নিপীত পঞ্চ সায়ক নম নিলিপ্ত নায়কম সুধাময়খুলেখায়া বিরাজ মানুষেখারা মহাকপালি সম্প্রদে শিরোজটাদ মস্তুনা ভট্টিকা ধগৎ ধগৎ భట్టిక ధగ ధగ ధగజ్జలు ధనంజయాహూతికిత్র প্রচণ্ড পঞ্চসায়কে ধরা ধারেন্দ্র নন্দিনী কুচাগ্র চিত্রপাত্রক প্রকল্প নৈকি শিল্পিনী তিলোচনে রবি নতির্মম নবীন মেঘ মণ্ডলী নিরুদ্ধ ধুদ্ধ রাসপুর কুহু নিশি ফেনিতম প্রবন্ধ বন্ধ কন্ধরম নিলিপ্ত নির্ঝরি ধনস্তু তনৌত কর্তি সিন্ধুরা কলানিধান বন্ধুরা স্বয়ং জগৎ ধুধুন্ধর প্রফুল্ল নীল পঙ্কজ প্রপঞ্চ কালিম প্রভা বলাম্বি কণ্ঠ কন্ধলি রুচি প্রবন্ধ কন্ধরম সারাচিদং পুরাচিদং ভবাচিদং মখাচিদং গজাচ্ছিদান্ত কাচ্ছিদং তমন্ত দং ভজে অখর্ব সর্ব মঙ্গলা কলা কদম্ব মঞ্জুরি রসপ্রবাহ মাধুরী বিজম্বনা ধ্রুবতম ষড়ান্তকং পুরান্তকং ভাবান্তকং মখান্তকং গদাচিকান্তকান্ত তং ভজে জয়োদ্ভদ্রবিভ্রম ভ্রমত ভুজঞ্চ মৎস্য দিনির গমত কোমস্ফুরত করালভাল ভাব্যাভাট ধিমিত ধিমিত ধামিত ধনন মনাঞ্চ তুঞ্চ মঙ্গল ধনী ক্রম প্রবর্তিতার্থ প্রচণ্ড তন্দ শিবম দিদিস বিচিত্র তল্পযোগ ভুজঙ্গ মুক্তি কসজোর গরিষ্ঠ রত্ন লষ্টায় সুহাদ বিপক্ষ পক্ষয় তিনারবিন্দ চক্ষুজ রজা মহি মহেন্দয় সমং প্রবর্তিত কদা সদা সুখী ভমং ইহং কদা নিলিপ্ত নির্ঝরী নিকুঞ্জ কোটরে বসন বিমুক্ত দুর্মতি সদা শিরস্ত মঞ্জলি বহন বিলোল লোল লোচনা ললাম ভাল লগ্নক শিবেতি মন্ত্র মুচ্চারণ কদা সুখী ভমম মেহম ইমং মেব মুক্ত মুক্ত মেস্তবং পঠন শরণ বিভুন নর বিশুদ্ধ মেতি সন্ততি হরে গৌরী সুভক্তিমা শ্রুয়েতি নন্নথাগতি বিমোহিনাং হি নাং সুসংকরস্য চিন্তনম পূজা বসম সময়ে দশবক্র গীতম ইয়াশম্ভু পূজং পরং পঠতি প্রদোষে তস্য স্থিরাং রথ গজেন্দ যুক্তং লক্ষ্মী সদৈব সুমুখে প্রদত্ত শম্ভু এইভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে শিবতাণ্ডব স্রোতটা উচ্চারণ করতে হবে তাহলেই আপনারা খুব সহজেই এটা শিখে নিতে পারবেন